অক্ষমতা আধ ঘন্টার মধ্যে মিথ্যে হয়ে যায় পারস্পরিক সম্পর্ক ভাবতে পারছিল না বেগু ভাবতে ভালোও লাগছিল না একেবারে হাতে করে পরম যত্নে একটা নিটোল সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল সে কিন্তু সেটাকে এমন নির্মমভাবে ছিন্ন বিচ্ছিন্ন হতে দেখে শরীরের ভেতরে একটা অস্পষ্ট অজানা যন্ত্রণা হচ্ছিল কোথায় যেন ঘরের দরজা বন্ধ চারপাশে বিরাজমান নিকশ কালো জমাট বাঁধা অন্ধকারের মধ্যে দূরের ল্যাম্পোস্ট থেকে এক চিলতে আলো এসে জাল বুনতে চাইছে মেঝের উপর বাতাসে জানলার পর্দার মৃদু আন্দোলনে সেই চেষ্টা ব্যর্থ হচ্ছে বারে বারে এসব দেখতে দেখতেই ভীষণ ক্লান্ত পিকু কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ল দুই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বেশ কিছুক্ষণ ধরেই একটা টক আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল একটু বিরক্ত হয়ে ভালোভাবে চোখ মিলতেই টিকু দেখতে পেল গত রাতের অন্ধকার উদাও হয়ে সারা ঘর ঝলমল করছে আলোয় উঠে গিয়ে দরজাটা খুলতেই ঘরে এসে ঢুকলো বুবলা ওর হাতে কী যেন একটা অচেনা মোটা মতো বই নেমে গেঞ্জি পড়তে পড়তে একটু অবাক হয়ে পিকু জিজ্ঞাসা করলো ওটা কি এভরিম্যান্স ডিকশনারি বাইরের ঘরে রাখা ছিল একটু উল্টাপাল্টা দেখছি এটা আবার কখন এলো যাকে মাথাটা ভীষণ ভার ভার লাগছে সিগারেট খাওয়ার জন্য একটু বেরোতেই হবে বুবলাকে বসতে বলে হাত মুখ ধুতে গেল পিকু তিস্তার এই স্পার্কটার ঠিক মুখোমুখি একটা সরকারি বাংলো আছে পিপুয়ার বুট লাগিয়ে বসেছে স্পার্কের ঠিক মাথায় টুকটাক কথা বলতে বলতে সিগারেট টানছিল ওরা এই নদী পিকুর ভীষণ প্রিয় পিকুর কেন যেন মনে হয় এই নদীটার আলাদা একটা চরিত্র আছে ভাষা আছে পরিচয় আছে সব মিলিয়ে এমন কিছু যার আকর্ষণ উপেক্ষা করা যায় না তাছাড়া জীবনের অন্যতম মধুর এক পর্বের কিছু স্মৃতিও ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে যেন এই জায়গাটাতে কয়েক মুহূর্ত পরে হঠাৎই যেন কাল বিকেলের ঘটনাগুলো পরপর সাজানো ছবির মতো একসাথে এসে ভিড় ভিড় করলো মাথার ভিতরে সঙ্গে সঙ্গে ভীষণ গম্ভীর হয়ে গেল পিকু ছোট্ট করে বুবলাকে বলল এবার উঠব কদমতলা পর্যন্ত একদম চুপচাপ আসবার পরে বুবলার যেন মনের ভেতরে জেগে ওঠা প্রচণ্ড কৌতূহল চেপে রাখতে পারছিল না বুবলা যেন মনের ভেতর জেগে ওঠা প্রচণ্ড কৌতূহল চেপে রাখতে পারছিল না এই পিকু তার চেনা নয় প্রচণ্ড হুল্লোরবাজ পিকুর সাথে শুধু চেহারা ছাড়া আর কোথাও এর মিল নেই একটু উদ্বিগ্ন হলো বুবলা নরম স্বরে জিজ্ঞাসা করলো কি ব্যাপার কি হয়েছে বোতলের ভিতরে হিংস্র দৈত্যটা এতক্ষণ যেন ছিপি খোলার অপেক্ষায় ছিল ছিপি খুলতেই বাইরে এসে সমুক্তি ধারণ করে সে তার সমস্ত হিংস্র দাঁতগুলো বের করলো মনে এতক্ষণ ধরে জমতে থাকা বিষের মতো যন্ত্রণা জানায় এবার কথা হয়ে বেরোতে লাগলো পিকুর মুখ দিয়ে বুবলা বুঝলো টিপু নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে কলিকে এত ভীতু ভাবিনি রে ভালোবাসতে ভয় নেই ভালোবাসি বলতে হয় বাড়িতে একটু জানা জানি একটু চোখ রাঙানি ব্যাস এইটুকু এইটুকুতেই নিমেষে মিথ্যে হয়ে যায় প্রতিদিন দিল দিল করে গড়ে তোলা এত স্বপ্ন মিথ্যে হয়ে যায় এতদিনের সম্পর্ক যাকে এসব কথা তোকে বলে কী লাভ কিন্তু ওকে এত সহজে আমি ছাড়বো না নিজেকে নিঃশেষ করে ভালোবেসেছি ওকে এত সহজেও পার পাবে না কেউ কেউ জীবনের হিসাব মেলায় চটপট কেউ কেউ আবার খুব গোলমাল করে হিসাব বুড়িয়ে ফেলে বারে বারে কেউ অতি বাস্তববাদী প্রতিটি পদক্ষেপ তার ছকে বাঁধা কেউ আবার এত হিসাবই হতে চায় না জীবনকে চলতে দেয় যেমন খুশি তেমন মানুষকে চিনতে চায় নিজের মনের আয়নায় কিন্তু আয়নার সেই ছবিটা কখনো অকস্মাৎ অচেনা বলে প্রমাণিত হলে সে হয়ে ওঠে জেদি হিংস্র পিকু তেমনি এই মুহূর্তে এমন অনেক কিছু ভাবতে লাগলো যা সে কোনোদিনও করতে পারবে না এবার দ্বিতীয় অংশ বাড়ি ফিরে এসে পিকু শুনল যে পৌলমি এসেছিল এই মেয়েটির সঙ্গে পিকুর পরিচয় কলি সূত্রেই পৌলমি ওদের বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব ফোন করতে বলে গেছে ঘরে ঢুকে ফোনের রিসিভার তুলে বোতামগুলোর ওপর যন্ত্রের মতো আঙুল চালালো পিকু কিছুক্ষণ বাদে অপর প্রান্ত থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বর ঠিক বিকেল পাঁচটায় দেবী চৌধুরানীর মন্দিরে তাকে হাজির থাকতে বলল বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে রিসিভারটা ক্রেডেলের উপর নামিয়ে রাখলো বেকু অদম্য এক প্রতিশোধ স্পৃহায় আর প্রচণ্ড রাগে শরীর ভেতরে ভেতরেই যেন কেঁপে কেঁপে উঠছে কপালের দুপাশের শিরা দুটো দপদপ করে উঠল দুপুরে স্নান খাওয়া সমস্ত কিছুই হলো একটা ঘোরের মধ্যে বাংলা আর ইংরেজি কাগজ দুটো ভীষণ অন্যমনস্কভাবে কিছুক্ষণ নড়াচড়া করে পিকু রওনা দিল কলেজে কলেজের গেটের সামনে পৌঁছে কীভাবে বেগু সাইকেল ঘুরিয়ে রাস্তার উল্টো দিকে সুভদ্রার দোকানে ঢুকলো বেশ বড় আকারের দোকানটির একটা দিকের কাঠের রাকের একটা ছোট চারকোনা কাউন্টার বানিয়ে তার মধ্যে থাকে থাকে থাকে থাকে রাখা থাকে বমের ভেতরে বয়ামের ভেতরে নানান রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে এই ছোট্ট কাউন্টারের ভেতরেই সুভদ্রার এক কিচেন টিপিক্যাল চেহারা পোশাকের সদালাপি ও মিষ্টভাষী এই লোকটা যেন ছাত্রদের কলেজ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে দোকানের বাকি অংশটিতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেখা কতগুলো বেঞ্চ বিভিন্ন ইয়ার ছেলেমেয়েরা বিভিন্ন ভঙ্গিতে বসে সেখানে গল্প করছে কারো সামনে শূন্য শূন্য কাপ কারো সামনে হুগনি ভরা প্লেট কেউ বা হাতে আধ খাওয়া স্যান্ডউইচ নিয়ে গল্প করছে আবার কারো কারো ঠোঁটের এক পাশে বা আঙুলের দুফাকের দু আঙুলের ফাঁকে ঝুলছে জ্বলন্ত সিগারেট ভেতরে ঢুকে কাউন্টারের ওপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার বার করে ধরালো পিকু তারপর দাম মিটিয়ে প্রায় সাথে সাথেই বেরিয়ে এলো বাইরে তারপর ধীরে ধীরে সাইকেল ছেড়িয়ে কলেজে ঢুকে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখলো এবং সেখানে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলো সামনেই মাঠে একটা গাছের নিচে বসে তৃষ্ণা বিদিশা সঞ্জয় গল্প করছিল বিদিশা হাত তুলে পেহুকে ইশারায় ডাকল পেহু ঠোঁট থেকে সিগারেট নামিয়ে ছোট্ট করে উত্তর দিল ক্লাস আছে তারপর সিগারেটটাকে টুসকি মেরে ফেলে বারান্দার দিকে হাঁটতে লাগলো দ্রুত দোতলার পঁয়তাল্লিশ নম্বর ঘরে তখন ক্লাস শুরু হয়ে গেছে ঘড়িতে বাজে ঠিক আড়াইটে চার ঘড়ির কাঁটাগুলো যেন নড়তেই চায় না প্রতিটি মুহূর্ত যেন এক একটা যুগ সময়টাকে কোনো মতে পৌনে পাঁচটার ঘরে ঠেলে দেওয়ার পরে কানে হঠাৎ করে ঘন্টার চেয়ে মুহুর্মুহু খ্যানখ্যানে আওয়াজটা কানে এলো পিকুর আজ সেটাকে কেন যেন হঠাৎ ভীষণ তৃপ্তিদায়ক মনে হলো পাশের ছেলেটার কাছ থেকে কতগুলো পৃষ্ঠা ধার নিতে হয়েছিল লেখার জন্য সেগুলোকে ভাঁজ করতে করতে ঘর থেকে বারান্দায় এসে দাঁড়াতেই পিকু যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো একটু দূরে বারান্দার রেলিংয়ে আলতোভাবে পিঠ ঠেকিয়ে কলি অন্যমনস্কভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কলির মুখখানা দেখতে লাগছে ঠিক বৃষ্টি ভেজা পাতার ওপর সূর্যের আলো পড়লে যেমন দেখায় ঠিক তেমন চোখের পাতা আর গাল দুটো কি একটু ভেজা আর ফোলা দু চোখের কোন দুটো যেন একটু লালচে মাথার চুলগুলো এলোমেলো ইতস্তত ছড়িয়েছে কপালে খুব বেশি করে চোখে পড়ছে অযত্নে কোনো রকমভাবে বাঁধা একটা খোঁপা কলির পরনে হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ একই রঙের ওড়না বুকের দিক থেকে নেমে গেছে পিঠের দিকে এটা কি বিষণ্নতার রং হয়তো বা হয়তো না পিকুর ঠিক জানা নেই কিন্তু করির দাঁড়ানোর এই ভঙ্গি পিকুর খুব চেনা এক মুহূর্তে নিজের অজান্তি পিকুর শরীর ও মনের সমস্ত উগ্রতা উদাহ হয়ে গেল পিকু বুঝল আঘাত সবার বুকে সমানভাবে বাজে মনে মনে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল বলেই হয়তো কিছুটা আগ বাড়িয়েই কলির সামনে গিয়ে বলে উঠল হ্যাঁ রে শুভাশিসের ইমেল আইডেন্টিটিটা কী রে তোর কি মনে আছে ওকে একটা মেল পাঠাবো পিকুর গলার স্বর আশ্চর্য রহমান শুভ at the rate of Gmail dot com কলির মুখ দিয়ে একটিও অতিরিক্ত শব্দ বেরোলো না এরপরে বেশ কিছুক্ষণ এর মধ্যে ওরা হাঁটতে হাঁটতে কলেজ থেকে বেরিয়ে এসেছে গড়িয়ে কলেজ থেকে বেরিয়ে এসে বেশ খানিকটা চলে এসেছে প্রায় জুনিয়র পলিটেকনিকের গেটের সামনে এসে কলি মুখ খুলল হঠাৎ খেয়াল হলো আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে তাই চলে এলাম নিচে তাপস বলল তুই এসেছিস তাই ওয়েট করছিলাম কলি গড়ার স্বর ভেজা ভেজা পিকু কোনো উত্তর দিল না কলি আবার বলল একটু ফাঁকা কোথাও যাওয়া যায় তোর সঙ্গে কিছু কথা আছে আমার পরিবেশটা একটু সহজ করা প্রয়োজন পিকু উত্তর দিল হ্যাঁ যায় সামনেই শ্মশান ভাগ্য ভালো থাকলে এখন বেশ ফাঁকাই থাকবে বলেই মনে হলো বড্ড গ্রাম্য রসিকতা হয়ে গেল ভয়ে গেল যেন পিকু লক্ষ্য করলো কলির মুখে এক চিলতে ভীষণ মিষ্টি হাসি ঝিলিক দিয়েই মিলিয়ে গেল আমার সব থেকে পছন্দের বসবার জায়গা হলো জুবলি পার্ক তবে সেখানে যেতে হলে হেঁটে যাওয়া যাবে না রিক্সা নিতে হবে বলেই কলিকে কিছু বলবার সুযোগ না দিয়ে পিকু একটা রিক্সা ডাকলো স্মৃতি কি সবসময় সুখের না স্মৃতি সবসময় সুখের নয় বরং বেশ বেদনাবহ কিন্তু পিকুর অন্তত অন্ততপক্ষে তাই মনে হলো সুখের স্মৃতির তুলনায় দুঃখের স্মৃতি যেন অনেক বেশি দগদগে মনকে কামড়ে ধরে খুব তাড়াতাড়ি দুজোড়া চোখ কত স্বপ্ন দেখেছে কতদিন ধরে যত দিন গেছে স্বপ্নের চারা গাছগুলো জল আলো সার পেয়ে ততই দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে মাটি চাপান চাপান উত্তরে কি কম হয়েছে পরস্পরের দস্তুটি সম্বন্ধীয় বাদানুবাদেই রং বদলেছে কত সুন্দর বিকেল পরিচয় গাঢ় হবার পরে একদিন কথায় কথায় করি বিকুকে বলেছিল জানিস আমার নিজের কোনো ব্যাপারে আমি নিজে কোনো ডিসিশান নিতে পারি না আমার ড্রেসের টুপিটা কি আমার খাবার দাবার সব কিছু আমার মা ঠিক করে দেয় শুনে প্রচণ্ড অবাক এবং বিরক্ত হয়েছিল পিকু বলেছিল এবার প্যারাসাইট হয়ে বেঁচে থাকতে পারিস এখন পিকু বুঝছে দোষটা আদৌ কলিন না ছোটোবেলা থেকে ওকে এইভাবে বড় করা হয়েছে যাতে ওর মধ্যে একটা পরাধীন মনোভাব জন্মে যায় এমন একটা মেয়ে যে জীবনের সমস্ত ছোট বড় চাপের সামনে আগে থেকেই মাথা নুইয়ে থাকবে এটা তো খুব স্বাভাবিক স্বাভাবিক ছিল অনেক কিছুই স্বাভাবিক ছিল গোড়ার দিকের দিনগুলোতে কলেজের মাঠে আড্ডার মাঝে সবার অলক্ষে কলির অপাঙ্গে তাকানো মৃদু কটাক্ষ হঠাৎ ছিটকে আসা টুকরো মিষ্টি হাসি ইত্যাদি অনেক কিছু ইঙ্গিতগুলো পিকু বোঝেনি এমন না হয়তো বেশ কিছুটা সময় নিয়ে বুঝে নিতে চেয়েছিল কলিকে কিন্তু কে জানতো যে সময়েই তাদের দুজনের মাঝখানের জমিতে এমন নির্মমভাবে ফাটল ধরিয়ে দেবে নিকু যদি ভবিষ্যৎ দ্রষ্টা হতো তবে কখনোই কলিকে প্রপোজ করতে এত দেরি করতো না আসলে একটা ভীষণ ভয় ছিল কলিকে হারাবার কবে যে কলি কলি পিকুর মনে সমস্তটা জুড়ে বসেছিল সে টেরই পায়নি তারপরে যখন একদিন সমস্ত দ্বিধাদ্বন্দ্বের পর্দা সরিয়ে পিকু গিয়ে দাঁড়ালো কলির সামনে ততদিনে বহু দেরি হয়ে গেছে কলি হয়তো কিছুটা হতাশ হয়ে পড়েছিল হয়তো কিছুটা ক্ষুব্ধ তাছাড়া গতকাল দুম করে ওদের বাড়িতে গিয়ে পরিচয় হবার ঠিক দুবছর বাদে কোনো ভূমিকা ছাড়া সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ওর কাছে আত্মসমর্পণ করাটা যে ভীষণ ছেলে মানুষই হয়েছিল এটা বিকু এখন বুঝছে আসলে সাংসারিক নিয়মনীতি এবং চেনা পথের বাঁধা ছকগুলো পিকু চিরকালই কম বুঝেছে কম বুঝতে চেয়েওছে হয়তো সেটাই কাল হলো আশ্চর্য এই একই কথা এর আগে কোটি তাকে বহুদিন বহুবার বলে সাবধান করে দিতে চেয়েছে দিতে চেয়েছে কিন্তু পিকু তোয়াক্কা করেনি নেয়া ফর্মাল কিছু কথা তারপর আর কিছুক্ষণ বাদে হয়তো হয়তো হয়তোই বা কেন নিশ্চিতভাবে চিরদিনের মতো নিশ্চিন্ন হয়ে যেতে চলেছে তাদের সম্পর্ক এটা বিপুল বিলক্ষণ বুঝছে কলি আজ তাকে এখানে টেনে এনেছে সমস্ত ঘটনার একটা শান্তিপূর্ণ ইতি টানবার জন্য জীবনের এই অদ্ভুত সন্ধিক্ষণে এসে নিজেকে ভীষণ নির্বোধ মনে হচ্ছিল বিকুট পাঁচ পূর্ণিমার রাত মোহিনী চাঁদের রূপরি আলো একটু একটু করে ছুঁয়ে পড়ছে শিশির ভেজা মাঠের ঘাসে আশেপাশের বাড়ির বারান্দায় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অল্প অল্প কুয়াশায় ঢাকা গাছগুলো জ্যোৎস্না ধোয়া আকাশের প্রেক্ষাপটে এক বিরাট ক্যানভাসে আঁকা সিরুয়ের মতো মনে হচ্ছে ছাদে দাঁড়িয়ে এই অদৃষ্টপূর্ব সৌন্দর্যের মাঝখানে পিকুর নিজেকে খুব বেমানান লাগছিল এই সময় একই সময়ে জল ভরা নিদ্রাহীন চোখে শুয়ে খোলা জানলা খোলা জানলা দিয়ে অন্যমনস্কভাবে চাঁদটাকে দেখছিল কলি রাত আরও গভীর হলো কাছে পিঠেই কোথায় যেন রাত পাখি ডেকে গেল কী ভেবে নিচে নেমে এসে বারান্দায় খোলা জানলার সামনে ইজি চেয়ারে এসে বসলো পিকু তারপরে যেন মনে মনে নিজের সঙ্গে কথা বলতে লাগলো কলি ঠিক এই মুহূর্তে তুমি কেমন আছো নিশ্চয়ই ভালো আছো নিশ্চয়ই ভালোই থাকবে আমি কিন্তু স্বভাবনা বয়ানা অকপট ছিলাম তবুও তবুও কি তুমি বলবে আমি এতটা অবিচারের যোগ্য যেন করি মাঝে মাঝেই রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি কোনো এক অকুল স্রোতস্বিনী নদী তীরে তোমার কোলে মাথা রেখে আমি অপার শান্তিতে ঘুমিয়ে আছি রাত হয়েছে চারিদিকে আবছা চাঁদের আলো তুমি আমার মাথায় হাত বুড়িয়ে দিচ্ছ কিছুক্ষণ পরে হঠাৎ তুমি হাত দিয়ে মুখ চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠলে তারপরে আমার কপালে আলতো করে চুমু খেলে মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে পরম যত্নে গুছিয়ে দিলে তারপরে পাশ থেকে একটা চকচকে ধারালো ছুরি তুলে নিয়ে আঙুল বসিয়ে দিলে আমার বুকের ঠিক মাঝখানে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই কিন্তু বারে বারে মনে হয় এই স্বপ্ন যদি সত্যি হতো তবে তা আমার বহু জন্মের প্রার্থনার ফল আজ আবার আমার কাছে কেন এলে কলি শুধু কি নিজের অসহায়তার কথা শোনাতে কলি যেদিন তোমার সঙ্গে পরিচয় হলো সেদিন আমার মুখে ভ্রুকুটির চিহ্ন মাত্র ছিল না আর আজ যখন আমাদের সম্পর্ক চিরকালের মতো এক সর্বগ্রাসী গাঢ় অন্ধকারে মিশে গেল ঠিক তখন থেকে আমার দু চোখের ওপরে বিস্ময় হতাশা ক্ষোভ এবং বেদনাজাত অনেক ভ্রুকুটি জন্ম নিচ্ছে অতি দ্রুত ওইটুকুর মধ্যেই তুমি আটকে রইলে বলি হঠাৎ মাথাটা কেমন যেন ভীষণ হালকা হয়ে গেল বিকুট কোনো চিন্তা নেই ভাবনা নেই কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ বা অভিযোগ নেই পিকু যেন জনারণ্য নিঃসঙ্গে এক হতভাগ্য যে জাগতিক সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের অস্তিত্বকে অতি কষ্ট বয়ে নিয়ে চলেছে এই নিষ্পৃহ অবস্থায় যদি চিরস্থায়ী করা যায় যেন অচেনা কোনো জগৎ থেকে আসা এক দুর্লঙ্ঘ নির্দেশে পিকু জানলার ধাপে রাখা একটা নতুন ব্লেড তুলে নিল ডান হাতে আবরণ খসিয়ে ধীরে ধীরে ভেতর থেকে বের করে আনলো ছোট্ট অথচ ভীষণ ধারালো ধাতব পাতটিকে তারপরে বাঁ হাত চিত করে কবজির ঠিক নিচে সেটা টেনে দিল খুব জোরে একটু চিনচিনে ব্যথা শরীরের জমে থাকা সমস্ত গরলের মতো যন্ত্রণা যেন বেরিয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে আহ ঠান্ডা লাগছে ঠান্ডা বড় ঠান্ডা চারিদিক ক্রমেই অস্পষ্ট একটা আবছা কালো পর্দা যেন ধীরে ধীরে দুলতে দুলতে নেমে আসছে দু চোখের ওপরে আহ কি শীতল শান্তি দু চোখের পাতা নিজের থেকেই বুঝে এলো আয় আয় ঘুম আয় ঘুম ঘুম ঘুম শেষ এই আমার নিজের লেখা গল্পে আমি একটা নির্দিষ্ট পরিণতি ইঙ্গিত করেছি কিন্তু আমার অনুরোধ আপনাদের কাছে যারা এটা দেখবেন এই ধরনের কোনো অ্যাটেম্প আপনারা কেউ নিতে চাই নিতে যাবেন না এটা খুব বিপজ্জনক এটা গল্পের স্বার্থেই গল্পের আপনারা জানেন নিশ্চয়ই যে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন গল্পের মা বেশি কাঁদে গল্পের স্বার্থেই লেখা দ্বিতীয়ত যে কথাটা বলার যে এই গল্পটা আমাদের একটা বন্ধুদের একটা পত্রিকা আমরা বের করেছিলাম কলেজে পড়বার সময় আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগেকার কথা এইটা সেই পত্রিকা ইহা আমাকে সম্পাদক করা হয়েছিল মানে রীতিমতো চাপিয়ে দেওয়া হয়েছিল সম্পাদনার ভার আসলে দেখাটি ছিল দুইজন আমার দুই বন্ধু প্রবাল গাঙ্গুলি এবং সৌরিশ রায় এবং আরও অনেকে ছিল এই পত্রিকাটা দুটো সংখ্যা আমরা বের করেছিলাম দুটো সংখ্যা বের করতে পেরেছিলাম তারপর টাকার সংস্থান করা যায়নি কিন্তু অনেক আনাড়িপনা ছিল স্বাভাবিকভাবেই কিন্তু খুব সৎভাবে কাজটা করেছিলাম আমরা খুব আবেগ নিয়ে খুব ভালোবাসা থেকে কাজটা করেছিলাম এবং সব থেকে যেটা লাভ হয়েছিল যেটা এখন বুঝি সেটা হচ্ছে যে টিম ওয়ার্ক সবাই একসঙ্গে কাজ করে একটা ভালো প্রোডাক্ট একটা নিখুঁত কিছু তৈরি করা সেটা আমরা খুব ভালোভাবে আমার মনে হয় আমরা একটা শেখার একটা ধাপ আমরা প্রেরত পেরেছিলাম এই পত্রিকাটা বার করার সময় এবং এই গল্পে যা কিছু বর্ণনা আছে যারা চরিত্র মোটামুটি আমার চেনা চরিত্র তাদের সঙ্গে একটু কল্পনার রং মিশিয়ে গল্পটা লেখা কলেজে পড়তে পড়তেই লেখা এটা এটা যেমন এই গল্পটা প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর দু এক সংখ্যায় আমাদের এই পত্রিকার মোটামুটি কলেজে আপনারা এই ধরনের অভিজ্ঞতা সকলেরই হয় সেই সব অভিজ্ঞতা নিয়েই লেখা এই এইটুকুই বলবার ছিল আপনারা এটা শুনলেন গল্পটা আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ